নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা জানব যে ধর্মের যে চারটি যুগ আছে এই চারটি যুগে প্রতিটি যুগে কি কীভাবে এবং কোন কোনভাবে ভগবানকে আমরা ডেকে থাকি তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং কলিযুগেও কিভাবে ডাকতে হয় ভগবানকে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায়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 তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে চারি যুগের চারি ধর্ম জীবের কারণ এই কলিযুগে ধর্ম নামই হলো সংকীর্তন কলিযুগের ধর্ম এক ভাগ এবং পাপ তিন ভাগ কলির জীবের অল্প আয়ু ধর্ম বিমুখ বিপদগ্রামী তাই বিগত তিন যুগের ধর্মচার কলির জীবনের জন্য কষ্টসাধ্য তাই ভগবান কলির জীবের সুদর্শা সম্পর্কে অবগত হয়ে অতি সহজ সরল নামক সংকীর্তন প্রচার করেন কৃত যোদ্ধায়ত বিষ্ণু এতয়াং ঘজত মৈক্ষ দাপরে পরিচার্যয় কৌল তপ্তরী কীর্তায়নং সত্যযুগে তপস্যা ত্রেতা যুগে যজ্ঞ দাপর যুগের অর্চনা করে যে ফল লাভ হতো কলিযুগের নাম সংকীর্তনের মাধ্যমে তা লাভ হয় অন্তরে গোবিন্দ বহিরাঙ্গ রাধা হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে গৌর গোবিন্দ গো আর রাধার রা এই নিয়ে হল গৌরচাঁদ মহাপ্রভু আমাদের যা দান করেছেন তা অতি মূল্যবান প্রশংসা করলেও তার সিকি ভাগ করা হবে না রাধা ভাবে ভাবিত হয়ে দেখিয়ে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় আপনি চারি ধর্ম জীবের শিক্ষায় চৈতন্য চরিতামিত অর্থাৎ নিজের ধর্মচারণ করতে হবে অতপর অপরকে শিক্ষা দিতে হবে তাই প্রভু কলিহত জীবকে উদ্ধার করতে নিজে নেমে এলেন প্রচার করতে নিজের আচরণ করে জীবকে দেখিয়ে দিলেন কিভাবে নাম সংকীর্তন করতে হয় ভাগবত শাস্ত্রে গীতা শাস্ত্রকে কীভাবে উপলব্ধি করতে হবে তা শিখিয়ে দিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু এটাই হলো তার এক অপার দান কিন্তু ধর্মবিমুখ কলির জীব এত সহজ সরল ধর্মচারণ করতেও নারাজ তবে বিগত চার যুগে ধর্মচারণ অবলম্বন করা কি সহজ হতো কলির জীবের জন্য মহাপ্রভু যে সম্পদ উপলব্ধি করিয়েছে তা ব্যবহার করলে ফুরবে না বরং তা উৎকৃষ্ট হবে বৃদ্ধি পাবে যদি এই জগতে নামের সহদা ঝোলা বোঝাই করা যায় তাহলে পরকালের ভবকাণ্ডারী হয়ে গোবিন্দ অনায়াসে আমাদের ভবনদী পার করে দেবে তাহলে আসুন সবাই ধর্মের পথে চলি সংকীর্তন করি আর ভালোবেসে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমস্কার